Thank you. আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো আজকে আমি চলে আসছি তোমাদের সাথে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে প্রথমেই তোমাদের সবাইকে জানাচ্ছি রমজান মোবারকের শুভেচ্ছা আর আজকে আমি ইফতারিতে কি কি আইটেমগুলা করছি এগুলাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে দেখো আজকে আমি কি কি করবো ইফতারিতে আমি পেঁয়াজও বানানোর জন্য এখানে ডাল পেস্ট করে নিয়েছি এখানে আলু আলুর চপ বানানোর জন্য এখানে ছোলা আর আলু আছে রান্না করব এখানে বেগুনি এখানে বেসন এখানে আদা রসুন পেস্ট পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি টমেটো কুচি কাঁচামরিচ কুচি গরম মশলা এখানে হলুদের গুঁড়া জিরার গুঁড়া লবণ মরিচের গুঁড়া তেল এবং ধনিয়া গুঁড়া চলো তাহলে আজকের ইফতারিগুলা বানানো যাক তোমাদেরকে প্রথমে বেছে নিব আর এর ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গরম মশলা পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি পেঁয়াজগুলো ভাজা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজগুলো ভাজা হলে তারপর আমি পেঁয়াজ দিতে হবে আধা চামচের মতো রসুন বাটা এবং আধা চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেবো ছোলাটা আবার ভালো করে সিদ্ধ করে নিয়েছি আগে সেই জন্য বেশি পরিমাণ পানি আমি আর দিচ্ছি না এখন আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি একে একে সব মশলাগুলো দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো এখন আমি এটাকে ভালো করে কষাবো কষিয়ে এর মধ্যে আগের থেকে সিদ্ধ করা ছোলাগুলো দিয়ে দিবো দিয়ে তিন থেকে চার মিনিট ভালো করে রান্না করে নেব মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে এখন আমি আগে থেকে সিদ্ধ করা ছোলা বুটগুলো দিয়ে দিচ্ছি বাসায় যেভাবে রান্না করি আপনাদের সাথে এগুলাই শেয়ার করার চেষ্টা করি আপনারা এভাবে রান্না করে দেখবেন একদম বাসার মতো স্বাদ পাবেন আমি এখন চার থেকে পাঁচ মিনিট এটা ঢাকে দিয়ে রান্না করবো এখন আমি পেঁয়াজটা করে নিচ্ছি পেঁয়াজ করার জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ছোলাতে আমি আধা কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি করা দিয়ে দিচ্ছি আধা চামচের মতো আদা বাটা এবং আদা চামচের মতো রসুন বাটা সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো সামান্য ধনিয়া গুঁড়ো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ এখন এগুলো সব একসাথে দিয়ে আমি ভালোভাবে মেখে নিব পেঁয়াজও বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে এখন আমি একে একে পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আমরা যেহেতু মানুষ দুইজনেই তাই অল্প অল্প করে বানাচ্ছি এখন আলুর চপগুলো বেসনে করে দিয়ে দিচ্ছি